Thank you. এটা তো এর বড় সেট করতেছো নাকি আচ্ছা তুমি যে বললে এটা মার সার এটা তো কাটতে বলছিল এটা টু টিয়ারিছে

স্যারে যে বলছে হ্যাঁ ওটা কিন্তু তার মাথায় রাখতে হবে আমি সমান স্যারে বলে দিছি আপনারও বলছি কোনটা ওই যে এইমাত্র যে স্বামী স্যার